সকলের সামনে তার স্বপ্নকে উপস্থাপন করলেন স্বপ্নের কথা সকলকে বললেন এবং সকলে অনেক গবেষণা করে তাদের কিতাব তাদের বই ফস্ত্র সকল ঘাড়াঘাড়ি করে গবেষণা করে সকলে ফির ফিরাউনকে বলল জাহাপনা আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো বানি ইসরায়েল থেকে একটা শিশু জন্মগ্রহণ করবে ওই শিশু এমন ভাবে শক্তিশালী হবে যিনি আপনাকে ধ্বংস করে দিবে আপনার রাজত্ব ধ্বংস করে দিবে আপনার সমস্ত ক্ষমতা টাকা পয়সা সমস্ত মান ইজ্জতের মালিক ওই শিশু হয়ে যাবে ওই শিশু বনিসাইলে জন্মগ্রহণ করবে তখন সাথে সাথে ফিরাউন বলল তোমরা আরো গবেষণা করো ওই শিশুকে পৃথিবীতে এসেছে তারা বললেন না পৃথিবীতে এসে নাই সেই আজ থেকে তিন দিনের ভিতরে মায়ের গর্বে সে স্থান লাভ করবে মায়ের গর্বে সেই স্থির লাভ করবে তখন সাথে সাথে ফিরাউন ঘোষণা দিল আজ থেকে তিন দিন পর্যন্ত বান ইসরায়েলের কোনো স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে না কোন স্ত্রী স্বামীর কাছে যেতে পারবে না এবং সে প্রতিটি বাড়িতে বাড়িতে পাহারাদার নিয়োগ করলো এই তিন দিন যেন কোন স্বামী স্ত্রীর কাছে যেতে না পারে স্ত্রী যেন স্বামীর কাছে যেতে না পারে বান ইসরায়েলের স্বামীদেরকে স্ত্রীর কাছ থেকে দূরে সরে নিল স্ত্রীদেরকে স্বামীর কাছ থেকে দূরে সরে নিল এভাবে এক রাত গেল দুই রাত গেল তৃতীয় রাতে হজরত মোসা আলাই ইসলাম পৃথিবীতে এখনো আসেনি মোসা আলাই ইসলামের আব্বা ছিল তার নাম ছিল ইমরান ফিরাউনের পাহারাদারে দিত এবং এই ফিরাউন বন ইসরায়েলের মানুষকে যেমন ইচ্ছা তেমনি কষ্টের কাজগুলো করাতো এবং যাকে ইচ্ছা তাকে দাস বানাতো সন্ধ্যের মেয়েদেরকে দাসী বানাতো এবং ফিরাউন সে বন ইসরায়েলের বিবাহ আসিয়াকে সুন্দরী মহিলাকে বিবাহ করেছিলেন এই রাজ দরবারের দরজায় পাহারাদারত ছিলেন হলো মোসা আলাহ ইসলামের আব্বাজান ইমরান যখন রাতের শেষ ভাগে হলো তার স্ত্রীর কাছে যাওয়ার তার মধ্যে বাসনা জাগলো তখন সেই চুপি চুপি ফির ঘুমালো সেই শেষ রাত্রের দিকে চুপি চুপি রাজ দরবার থেকে গোপনে বেরিয়ে তার স্ত্রীর কাছে চলে গেল এবং তারা সেখানে স্বামী স্ত্রী মিলন করলো এই তিন দিনের তৃতীয় দিন আল্লাহ পাক হজরত মোসা আলাহ ইসলামকে মায়ের গর্বে স্থির লাভ করে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ এবার ফেরাউন সমস্ত তার জ্যোতিষীদেরকে ডাকলেন এবার তোমরা বলো সেই বাচ্চাকে পৃথিবীতে তার মায়ের গর্বে সঞ্চার লাভ করেছে কি তোমরা তো অনেক পাহারার ব্যবস্থা করেছো তারা অনেক ধারণা করে দেখলো হ্যাঁ না সেই বাচ্চাটি তার মায়ের গর্বে স্থির হয়ে গেল ফিরাউন রাগান্বিত হয়ে গেল এত নিশ্চিত্র পাহারার ভিতরে মায়ের গর্বে কিভাবে সে স্থির লাভ করে সুতরাং ওই পাহারাদারদেরকে সে দায়ী করলো এবং তাদেরকে দুশ চাপালো যে তোমাদের শাস্তি হবে তোমাদের আমি হত্যা করে ফেলবো সুতরাং তোমাদের দায়িত্ব হলো আজ থেকে এক বছরের ভিতরে বানি ইসরায়েলের যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সাথে সাথে তোমরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন নওয়াজুবিল্লাহ এবার ফেরাউনের সৈন্যবাহিনী তারা চতুর্দিকে তারা পাহারা দিল বালি ইসরায়েলের যে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের দুধে মায়ের বাটে মুখ দেওয়ার আগেই মায়ের মুখ থেকে খেড়ে নিয়ে সন্তানদেরকে তারা দুই টুকরে করে নদীতে ফেলে দিত তারা বলতো তোমাদের তো নিষেধ ছিল ওই তিন দিন পর্যন্ত তোরা সহবাস করবে না মিলন করবে না কেন তোমরা এক বছর পর্যন্ত এই সন্তান পুত্র সন্তান জন্ম দিয়েছ তোমাদের জন্য তো নিষেধ ছিল এভাবে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত সাথে সাথে মায়ের কুল থেকে খেলে নিয়ে তারা এই বাচ্চাকে দুই টুকরা করে নদীতে ফেলে দিত আর মায়ের সেই আহাজারিতে আকাশ বাতাস কাঁপিয়ে উঠত কিন্তু ফিরাউনের হৃদয় কাঁপিয়ে উঠত না তার অত্যাচারে সৈন্যদের হৃদয় কেঁপে উঠত না তারা তো ফিরাউনের গোলাম ফিরাউন যা নির্দেশ করে তাদেরকে সেটাই করতে হয় মানবতা বলতে তাদের কিছুই ছিল না এভাবে এবার হজরত মৌসা আলাই ইসলাম পৃথিবীতে আসার সময় হয়ে গেল হজরত মৌসা আলাই ইসলামের আম্মা সেই হাতুর অনেক চিন্তিত ছিল আল্লাহ কি অপরাধ করলাম আমার পেটের সন্তানের কি হবে এই সন্তান তো ফিরাউন করে নদীতে ফেলে দেবে আমি এই সন্তানকে কিভাবে রক্ষা করব তার ঘরের ভিতরে লুকি লুকি ছিলেন এই সন্তানকে রক্ষা করার জন্য আল্লাহ পাক মোসা আলাহিসাল্লামের মায়ের কাছে ওহি পাঠালেন হে মোসার মা তুমি ভয়ে পেও না চিন্তিত হয়ে না তোমার পেটে যে সন্তান আছে এটা পৃথিবীর অন্যান্য কোন সন্তানের মতো সন্তান নয় এটা হচ্ছে আমার পয়গম্বর মোসা তিনি হচ্ছেন কালিমুল্লাহ তিনি পৃথিবীতে আগমন করবেন এই সন্তানের কাছে ফেরাউনের পরাজয় হবে এই সন্তানের মাধ্যমে তোমার পুত্রপান ইসরাইল এই ফেরাউনের হাত থেকে রক্ষা পাবে তুমি ধৈর্য ধারণ করো আমি সব ব্যবস্থা করছি তুমি একটু তোমার এলাকা থেকে দূরে সরে যাও তুমি দূরে গিয়ে তোমার সন্তানকে প্রসব করো হজরত মৌসা আলাইহিসালামের মা সাথে সাথে ওই এলাকা থেকে দূরে চলে গেলেন আল্লাহর বিশেষ শক্তিতে মোসা আলাইসালামের মা সেই পুটপুটে পূর্ণিমার চাঁদের নেই সেই নবী মোসাকে প্রসব করলেন জন্ম দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ এবং ফিরাউন সেই জানতে পারল তার জ্যোতিষীদের কাছ থেকে ওই শিশুটি পৃথিবীতে চলে এসেছে ওই পৃথিবীতে চলে এসেছে ফিরাউন খেপে উঠল আমার সিংহাসন ভেঙে চুরমার হয়ে যাবে যাকে পাহারা দেওয়ার জন্য কষ্টই করলাম ওই শিশুটি পৃথিবীতে চলে আসলো আল্লাহ পাক কি সুন্দর নিজাম করলেন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের মা প্রতি ওহি নাযিল করলেন আল্লাহ পাক সূরা তাহার 38 নম্বর আয়াতে বলেন ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আমি হে মুসা তোমার মায়ের কাছে ওহী পাঠিয়ে দিলাম হে মোসার মা তুমি ওই শিশুকে একটি সন্ধিকে তুমি ভরে দাও রেখে দাও ওই সিন্ধুকটি তুমি সাগরের ভিতরে তুমি ছেড়ে দাও সাগর ওই সিন্ধুক ভর্তি শিশুটিকে আস্তে আস্তে নদীর তীরে উঠিয়ে দিবেন আল্লাপাক বলেন আমি ব্যবস্থা করে রাখব ওই শিশুটির যে শত্রু রয়েছে তোমার আমার যে শত্রু রয়েছে ফিরাউন ওই ফিরাউন তার বংশ ওই শিশুটিকে তারা ওই নদীর তীর থেকে তারা গ্রহণ করবে কিন্তু আল কাই তো আলাইকা মাহাব্বাত আমি ওই ফিরাউনের পরিবারের নিকট ফিরাউনের চোখের মধ্যে ওই বাচ্চার এমন ভালোবাসা সৃষ্টি করে দিব তারা চাইলেও ওই বাচ্চা বাচ্চাটাকে হত্যা করতে পারবে না উচ্চ অবস্থায় বলুন সুবহানাল্লাহ তারা শিশুটাকে হত্যা করতে চাইবে তার কিন্তু আমি সেখানে ভালোবাসা জুটিয়ে দিব তারা চাইলেও ওই শিশুকে হত্যা করতে পারবে না আমি ওই শিশুর চেহারার ভিতরে এমন একটা নূর দান করব। এমন একটা প্রেম দান করব। এমন একটা ভালোবাসা দান করব। চেহারা দেখে এমন মায়াবি করে দিব তারা হত্যা করতে চাইলেও পারবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ পারেন শয়তানের শত্রুর হাত থেকে আল্লাহ চাইলে আল্লাহ নবীদেরকে রক্ষা করতে ঠিক কিনা বলুন ভাই আমার আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি ট্রাকে এক একটি গর্ভবতী মাকে ওই ট্রাক তার চাকা দিয়ে পিষ্ট করে দিয়েছে আর ওই মায়ের পেট থেকে সন্তানটি ছিটকে পড়ে ওই সন্তানটিকে আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন আর মা বাবা সকলে বোন সকলে ওই চাকার তলে পিষ্ট হয়ে মারা গিয়েছেন ঠিক কিনা বলুন ওই শিশুটিকে এখনো বেঁচে আছে এখনো বেঁচে আছে আল্লাহ পাক এই শিশুটির হায়াত দান করুন এই শিশুটা হচ্ছে আল্লাহর নিদর্শনের একটি নিদর্শন হচ্ছে আওয়াজ দিয়ে বলুন সব সোহান আল্লাহ আল্লাহ পাক সাহাব বলেন মোসাকে হত্যা করতে চাইলেও পারবে না আমি সেখানে কি দান করব প্রেম দান করব ভালোবাসা দান করব আল্লাহ আকবার